আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বিডি জবস অ্যাপ্লিকেশন বা বিডি জবসের মাধ্যমে কিভাবে আপনি কোনো কোম্পানিকে আপনার একটি স্মার্ট সিভি প্রোভাইড করবেন আর যারা বিডি জবসে অ্যাকাউন্ট করতে পারেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের চাহিদা অনুযায়ী কিভাবে একটি বিডি জবসে আপনি অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনার সিভি রেডি করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি যে যে কোনো একটা কোম্পানিতে আপনি কিভাবে বিডি জবসের মাধ্যমে সিভি ড্রপ করবেন তো বন্ধুরা একটু এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যখনই বিডি জবস বিডি জবস ওয়েবসাইটে যাবেন তখনই এরকম একটা পেজ কিন্তু আপনার সামনে শো করবে এখানে যে লাইভ জব দেখাচ্ছে চার হাজার পাঁচশো আটষট্টিটি মোট ভ্যাকান্সি কত আছে ষোলো হাজার সাতশো নয় প্লাস কোম্পানি আছে চব্বিশশো ছিয়ানব্বই নিউ জব হচ্ছে পাঁচশো তেইশটা এখানে অনেক রকমের জবের অপশন আছে এই যে আপনারা এখানে দেখছেন যে ব্রাউজ ক্যাটাগরি এখানে দেখেন অনেকগুলা জব এটা এইগুলো যদি আমি সব একটা একটা করে বলতে যাই আমার অনেক সময় প্রয়োজন হবে এবং ভিডিওটা অনেক লেন্থি হতে পারে যা হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে জব তারপর হচ্ছে মাই বিডি জব অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টটা এখানে দেখা যাবে e learning tender EBO employers হ্যাঁ তারপরে এই যে ডিভিশন ডিভিশনাল জব আপনি কোন জেলা থেকে জব করতে চাচ্ছেন বা কোন জেলায় জব করতে আগ্রহী প্রত্যেকটা জেলার জব কিন্তু এখানে শো করতেছে তো আমি আমার বাসা হচ্ছে যশোর সেহেতু আমি খুলনা জেলায় জব করতে চাই আমি ক্লিক করলাম খুলনাতে দেখি কি কি জব আমার জন্য বরাদ্দ আছে এবং কিভাবে আমি অ্যাপ্লাই করব। এখানে অল সিটি ইন খুলনা তো যেহেতু আমার বাসা যশোরে আমি এখানে লোকেশনটা সিলেক্ট করি এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আছে ক্যাটাগরি ইন্ডাস্ট্রি লোকেশন হ্যাঁ এরকম আরও অনেক কিছু আছে নিউজ পেপার জব তো আমি লোকেশনে যাই আমার বাসা যেহেতু যশোর সো আমি এখানে যশোর সিলেক্ট করে দিলেই যশোরের যে চাকরির ভ্যাকান্সিগুলো আছে সেগুলো কিন্তু শো করবে এই যে branch operation manager ICB Islamic bank limited Chattogram Jessore Khulna যেহেতু এখানে যশোরের অপশনটা আছে সেহেতু এটা কিন্তু শো করেছে এখন আমরা যে কোনো একটা জবে অনলাইনে অ্যাপ্লিকেশন করব দেখি কোনটা করা যায় আমি অ্যাকাউন্ট রিলেশন অফিসার এ আর ও দেখি এইটাতে আমরা এটাতে ক্লিক করি দেখি নেটে একটু প্রবলেম আছে যেহেতু আমি মোবাইল ফোনে নেট দিয়ে চালাচ্ছি সেহেতু একটু স্লো হতে পারে এজন্য সরি এই যে যখনই আপনারা জবের অপশন ক্লিক করবেন তখন এই যে এখানে সব কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে এখানে লেখা আছে অ্যাকাউন্ট রিলেশন অফিসার পদের জন্য নিচ্ছে তারপরে হচ্ছে M S Anisha enterprise vacancy হচ্ছে মোট পাঁচজন নিবে Dutch Bangla bank agent banking Benapole বর্ডারে জব রেসপন্সিবিলিটি মানে জবের যে দায়িত্বগুলো সেটা এখানে লেখা আছে new customer account opening savings current student DPS FDR মানে এগুলো হচ্ছে অ্যাকাউন্টের নাম নিউ কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে creating new campaign for account opening account open করার জন্য আপনাকে ক্যাম্পেইন করতে হবে নানান কিছু এখানে দেওয়া আছে এগুলা যদি আপনারা জব অ্যাপ্লিকেশন করেন তখন ডাকবে দেখার পরে আপনারা এগুলো বুঝতে পারবেন তো এইখানে আবার যে দেওয়া আছে স্যালারি কিন্তু উল্লেখ করা আছে স্যালারি হচ্ছে আট থেকে ষোলো হাজার মান্থলি তারপরে যে finding new customer for giving loan লোনের জন্য আপনাকে কাস্টমার খুঁজে বের করতে হবে customer deposit increase finding customer problem and try to solution অর্থাৎ কোনো কাস্টমার যদি কোনো সমস্যায় পড়ে সেটা সলভ করার ট্রাই অথবা সলভ করতে হবে আপনাকে help for ATM card and check delivery service আপনাকে এটিএম কার্ডের যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা নতুন এটিএম কার্ড করার জন্য অ্যান্ড চেক ডেলিভারি সার্ভিসে কাজ করতে হবে banking update information share to customer ব্যাংকিংয়ে যদি কোনো আপডেট ইনফরমেশন আসে সেটা কাস্টমারকে প্রোভাইড করতে হবে daily field visit after coming to office for new account file processing complete and new account file input in office computer অর্থাৎ আপনাকে প্রতিদিন ফিল্ড ভিজিট করতে হবে নতুন নতুন অ্যাকাউন্টের ফাইল করতে হবে এবং সেটা অফিসে এসে অফিসে কম্পিউটারে ইনপুট করতে হবে এবং ফাইলটা কমপ্লিট করতে হবে daily bank provide device and prepare use properly and office working after giving back to office আপনি অফিসের কাজ করার যে ডিভাইসগুলো আছে সেগুলো আপনাকে দিলে সেগুলোর প্রপার ইউজ করতে হবে এবং after giving back to office এবং সেগুলা সুন্দরভাবে অফিসে জমা দিয়ে রেখে তারপরে আপনার মানে অফিস থেকে বের হতে হবে তারপরে maintain the office rules properly অফিসের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আপনাকে সুন্দরভাবে মেনটেন করতে হবে বা মেনে চলতে হবে new account deposit cash collect and daily deposit to office new অ্যাকাউন্টে ডিপোজিট ক্যাশ আপনাকে কালেক্ট করতে হবে নোট ওয়ার্কিং এরিয়া হবে সারসা উপজেলা বেনাফুল যশোর এটা আপনি ফুল টাইমে করতে পারেন কন্ট্রাকচুয়াল করতে পারেন educational requirement SSC skill required আপনাকে যে স্কিল থাকতে হবে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ আপনাকে থাকতে হবে অন্যথায় আপনাকে এই জবে নিবে না অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার বয়স হইতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ আঠারোর কম হলে হবে না এবং চল্লিশের বেশি হলে হবে জবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে both males and females are alert to apply অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই এই জবে অ্যাপ্লিকেশন করতে পারবে person with disability are encourage to apply job location Sharsha salary তো আগেই বলেছি আট থেকে ষোলো হাজার মান্থলি আর কন compensation and other benefits performance bonus আছে TADA mobile bill tour allowance salary review yearly প্রতি বছর একবার করে স্যালারি পাবে এবং ফেস্টিভ্যাল বোনাস পাবেন আপনি একটি এখন আমরা এই জবটায় অ্যাপ্লিকেশন করব দেখি তাহলে অ্যাপ্লিকেশনটা শুরু করি এখানে লেখা আছে অ্যাপ্লাই প্রডিউসার অ্যাপ্লিকেশন অনলাইনে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন আমি ক্লিক করলাম যেহেতু আমার এটা সাইন ইন করা নেই আমার বিডি জবে আমার অ্যাকাউন্ট আছে আমি এখানে ক্লিক করলে আমি অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এই যে এই যে এ নেক্সট দিলাম নেক্সট একটু লেট হচ্ছে কারণ হচ্ছে আমার নেট খুবই স্লো কাজ করতেছে এই যে আমার ছবিটা দেখা যাচ্ছে এটাই আমার বিডি জব অ্যাকাউন্ট তো যেহেতু নেট স্লো হচ্ছে তো সবাইকে একটা অনুরোধ করতে চাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অ্যান্ড লাইভ শেয়ার কমেন্ট করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি তো এখানে ইওর এক্সপেক্টেড স্যালারি আপনি কত টাকা স্যালারিতে এটা করতে চান আমি এখানে পঁচিশ হাজার দিয়ে দিলাম এটা রেগুলার বা হাই আপনি যে কোনো একটা দিতে পারেন হাই অ্যাভেলেবল মানে আপনার খুবই প্রয়োজন তো এইখানে দেখেন একটা কন্ডিশন দিচ্ছে যে আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস শুধুমাত্রই নির্ভর নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের মাঝে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে বিডিজবস ওয়েবসাইটের মাধ্যমে চাকরিতে আবেদন করার পর কোম্পানি যদি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন অথবা অনিয়ম প্রতারণা করে তার জন্য বিডিজবস লিমিটেড দায়ী থাকবে না তো এটা যদি আপনি মেনে নেন তাহলে উপরের সতর্ক বার্তাটি আমি পড়েছি ক্লিক করলে এইখানে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই এটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যাবে অর্থাৎ আপনার যে বিডিজবসে যে এই যে দেখেন আমার একটা সিবি এই সিবিটা কিন্তু তাদের কাছে চলে গেছে তার পরবর্তীতে তারা কোনো মেসেজ অথবা ফোন কলের মাধ্যমে আপনাকে জানাইলে আপনি তবেই মানে শিওর হবেন যে আপনাকে জবের জন্য ডেকেছে এবং আপনি তাদের এক্সামে অথবা তারা যে কন্ডিশনটা দেয় আপনি সেটা পালন করবেন তো আশা করছি বন্ধুরা একটু হলো আপনাদের উপকৃত উপকার হয়েছে তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি